হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আলোচনা করব ফ্রি সিপিএ মার্কেটিং এবং পেইড মার্কেটিং নিয়ে তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন যে সিপিএ মার্কেটিং কি সিপিএ মার্কেটিং হচ্ছে একটি কমিশন বেস কাজ অর্থাৎ আপনি একজনের একটা কাজ করে দিলেন সে আপনাকে বিনিময়ে কিছু দিয়ে দিল তো সেই কাজটাই হচ্ছে সিপিএম মার্কেটিং এটাকে বলা যেতে পারে কস্ট পার অ্যাকশন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি ক্লাস মডিউল সাজিয়েছি দুই সালের একেবারে আপডেট মেথড সিপিএম মার্কেটিংয়ের অনেকেরই অভিযোগ আমি দেখেছি যে অনেকে অনেক এজেন্সি থেকে সিপিএম মার্কেটিং এই কোর্সটা করেছেন কিন্তু তারা কোনো কার্যকরী টিপস পায়নি এরকম অনেকে আমাকে অভিযোগ করেছে যে ভাই আমরা অমুক এজেন্সি থেকে একটা কোর্স করেছি কিন্তু বিনিময়ে ফলাফল জিরো তো সেই ভাইদের উদ্দেশ্যে বলছি এবং যারা একেবারে নতুন সিপি মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন ঘরে বসে প্রতি মাসে দুইশো থেকে তিনশো ডলার ইনকাম করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আমাদের এই ফ্রি এবং পেড সিপি মার্কেটিং কোর্সটা নিতে চান তাহলে হচ্ছে আমাদের এই যে নিচে দেওয়া হচ্ছে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে এটা zero one seven four zero one five seven nine zero five zero one seven double five two six nine two nine seven আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাচ করিয়েছি আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ ভালো কাজ করতেছে তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত আছে এবং আমাদেরকে মাঝে মধ্যে মেসেজ করে জানায় যে তারা কেমন কাজ করতেছে এবং কাজের মধ্যে তাদের যে সমস্যাগুলো তৈরি হয় তারা আমাদেরকে মেসেজে বলে এবং আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে দিই তো ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রেও সেমটাই হবে যা যে কোনো সমস্যায় কাজের যে কোনো সমস্যার মধ্যে যখন পড়বেন আমাদেরকে গ্রুপে মেসেজ করবেন আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সিপি মার্কেটিংয়ে প্রথম ক্লাস প্রথম ক্লাসে থাকতেছে আপনাদের সিপি নেটওয়ার্ক পরিচিতি এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনারা যদি ভালোভাবে সিপি নেটওয়ার্কগুলো সম্পর্কে জানতে না পারেন আপনাকে যদি একটা কেউ বলল যে ভাই এই সাইটে কাজ কর এই সাইটে ভালো কাজ হয় হ্যাঁ আপনারা কিন্তু যদি পরিচিতিটা না জানেন যে কিভাবে একটা ভালো নেটওয়ার্ক চিনবেন হ্যাঁ ভালো নেটওয়ার্ক কিভাবে চিনবেন এই এইগুলো এই প্রসেসগুলো যদি আপনার জানা না থাকে না থাকে তাহলে কিন্তু আপনি সিপি নেটওয়ার্কে কখনোই সাকসেস পাবেন না থাকতেই পারে এরকম অনেক সিপি নেটওয়ার্ক প্রমোশন ব্যক্তি থাকতে পারে তারা এসে আপনাকে বলছে যে তুমি এই ওয়েবসাইটে কাজ করো এই ওয়েবসাইটে ভালো পেমেন্ট দেয় ভালো ইয়ে দেয় ভালো লিড আসে ভালো ক্লিক আসে আপনি তার কথা শুনে কেন তার কাজে নামবেন আপনি সেই নেটওয়ার্কটাকে নিয়ে আগে রিসার্চ করবেন যে আদৌ কি এই নেটওয়ার্ক পেমেন্ট করে কি না বা এটা কত সালে আসছে লঞ্চ করছে নতুন একটা ইয়েতে তো আপনার কাজ করলে চলবে না তাই না আপনি নতুন আর ওই সাইটটাও যদি নতুন হয় তাহলে দুজনে গোলমাল লেগে যাবে তাই না তাহলে আপনাদেরকে অবশ্যই এরকম একটা ওয়েবসাইট এরকম একটা সিপি নেটওয়ার্ক বেছে নিতে হবে যে সিপি নেটওয়ার্কে অলরেডি মানুষ কাজ করতেছে এবং পেমেন্ট তুলতেছে তো সেই সিপি নেটওয়ার্কগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আপনার সিপিএ গ্রিপ অ্যাড কম্বো তারপর হচ্ছে আপনার সিপি বিল্ড অ্যাপ মাইন হ্যাঁ আপনারা আরেকটা জিনিস হয়তো ইদানিং জানতে পেরেছেন যে সিপি বুল্ট এবং অ্যাপমাইন্ড বাংলাদেশ থেকে এখন খুব কমই আপলোড করতেছে তো আমাদের সমস্যা নেই সেটার ব্যাকআপ হিসাবে আমরা কিন্তু অ্যাডকম বুকে রেখেছি আপনারা সিপি গ্রিপে যদি মার্কেটিং নাও করেন তাহলে হচ্ছে ব্যাকআপ হিসেবে আমরা অ্যাড কম্বোকে রেখেছি অ্যাড কম্বোটা কেন অ্যাড করলাম অ্যাড কম্বোটা আমরা এই জন্যই অ্যাড করলাম এটা হচ্ছে দুই সালের একটা আপডেট মেথড যে এখানে এমন দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে বর্তমানে যে দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন সেই প্রোডাক্ট দুটির পে আউট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত পে আউট এত পে আউট দেয় হ্যাঁ ভাই দেয় আমরা কাজ করতেছি আপনিও কাজ করেন অবশ্যই অবশ্যই আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন অ্যাড কম্বোটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইট এখানে হচ্ছে প্রোডাক্ট সেল করা হয় সেই প্রোডাক্টটা হচ্ছে আমরা মার্কেটিং করি বিভিন্ন উপায়ে ফেসবুকে তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপই তারপরে হচ্ছে আপনার টেলিগ্রামই এইরকম সোশ্যাল নেটওয়ার্কগুলোতে হচ্ছে আমরা তাদের এই অফারটা নিয়ে হচ্ছে প্রমোশন করি মানুষদেরকে জানাই যে এই প্রোডাক্টটা কিনুন এই প্রোডাক্টের এই সুবিধা আছে এই অফার আছে এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে মানুষ সুইচ লিঙ্ক থেকে ক্লিক করে প্রোডাক্টটা যখন পারচেস করে তখন হচ্ছে আমরা ওখান ওই প্রোডাক্টের যে সেল সেই সেলের ইয়ে থেকে আমরা একটা কমিশন পেয়ে থাকি তো এখানে দুইটি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দুটির পে আউট একটা প্রোডাক্ট পে আউট হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার আর একটা প্রোডাক্ট পে আউট হচ্ছে টোয়েন্টি সেভেন ডলার এটা একটা হাই ডিমান্ডিং প্রোডাক্ট যেগুলো এখন পর্যন্ত কোনো সিপিএ মার্কেটার এটা নিয়ে রিসার্চ করেনি বা এখনও কেউ জানে না একমাত্র আমরাই আপনাদেরকে এই কাজটা শিখিয়ে দেবো কিভাবে এই প্রোডাক্ট দুইটা লিঙ্ক পাবেন কোথা থেকে পাবেন কোথা থেকে নেবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইটে সেই লিঙ্কটা অ্যাড করে মার্কেটিং করবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে একটি টাকাও আপনাদের আর খরচ করা লাগবে না যদি না আপনি চান তো ঠিক আছে সেটা আমরা হচ্ছে এক নম্বর ক্লাসে আপনাদেরকে দেখাবো আর class number two class number টুতে রাখছি আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট এবং কাস্টম ডোমিন অ্যাড ল্যান্ডিং পেজটা আমরা কেন ক্রিয়েট করবো ল্যান্ডিং পেজটা আমরা এই জন্য ক্রিয়েট করব কারণ আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু ডিরেক্ট আমরা ট্রাফিককে দিতে পারি না যদি আমরা ডিরেক্ট ট্রাফিককে দিই তাহলে সেটা আমাদের কি স্পাম হয়ে যায় তাহলে আমরা আমাদের কি করতে হবে আমাদের ওয়েবসাইটের থ্রোতে প্রোডাক্টটা সেল করতে হবে এখন ওয়েবসাইট ডিজাইন করতে গেলে তো অনেক টাকা খরচ তাই না ডোমেন বাই করা ডিজাইন করা কন্টেন্ট দেওয়া এগুলো অনেক কাজ তো আমরা যারা নতুন আছি আমাদের জন্য এই কাজগুলো খুবই কষ্টদায়ক হয়ে যাবে যার কারণে আমরা হচ্ছে Google site dot Google dot কমে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং সেটাতে একটা কাস্টম ডোমেইন অ্যাড করব কাস্টম ডোমেইনটা কিভাবে অ্যাড করবেন সেটাই সেই প্রসেসটা অবশ্যই আমরা দেখিয়ে দেব তো আমরা কাস্টম ডোমেইনটা কেন অ্যাড করব এই বিষয়টা নিয়ে একটু বলি আমরা কাস্টম ডোমেইনটা এই জন্য অ্যাড করব আপনারা হয়তো দেখেছেন যে বর্তমান সিপিএ মার্কেটার দিয়ে মার্কেট একেবারে ভর্তি তাহলে আপনি যে মার্কেটিং করবেন তাহলে আপনাকে তো নতুন আইডিয়া বের করতে হবে তাই না সবাই যে প্রসেসে মার্কেটিং করতেছে আপনিও যদি সেম প্রসেসে মার্কেটিং করেন আপনি তো নতুন তাহলে আপনি সাকসেস পাবেন কীভাবে আপনি নতুন আপনাকে নতুন আইডিয়া জেনারেট করে মার্কেটে আসতে হবে যাতে পুরাতন ব্যক্তিরাও আপনার সাথে পাল্লা দিতে না পারে ঠিক আছে তো সেই নতুন আইডিয়াটা হচ্ছে আপনাকে site dot Google dot com এই ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে মার্কেটিং করবেন বাট এই লিঙ্কটা নিয়ে নয় site dot Google dot com থেকে নয় এটাতে আমরা কাস্টম ডোমেইন অ্যাড করব যেমন আমি এখানে লিখে রেখেছি যে A to Z overseas dot com এটা আমি এই ডোমেনটা চুজ করছি এই এই এই ডোমেনটাই হচ্ছে আমরা এই সাইট ডট গুগল ডট কমে অ্যাড করবো করে সেখান থেকে যখন আমরা লিঙ্ক নেব তখন লিঙ্কটা হয়ে যাবে আমাদের এরকম সে তখন আর এটা শো করবে না বুঝতে পারছেন এটা দরকার আছে কারণ কেন দরকার আছে সিপি মার্কেটিং এতদিন যাবত যে সিপি মার্কেটিংটা হচ্ছে বা করতেছে মানুষ সবাই কিন্তু এই লিঙ্কটা নিয়ে প্রমোট করতেছে site dot Google dot com তা এখন ট্রাফিকের ভিতরে যেতে চায় না এই লিঙ্কের ভিতরে যেতে চায় না ট্রাফিক বুঝতে পারছেন এত মার্কেটার এসে গেছে এত মার্কেটার মার্কেটিংয়ের লাইনে এসে গেছে সবাই ওই site dot Google dot com site dot Google dot com এই লিঙ্কটাই প্রমোট করতেছে তাহলে ট্রাফিক এই লিঙ্কটা দেখে দেখে একেবারে বিরক্ত বুঝতে পারছেন আপনাকে নতুন আইডিয়া জেনারেট করতে হবে নতুন একদম সম্পূর্ণ নতুন সেই নতুন আইডিয়াটা কি সেই নতুন আইডিয়াটা হচ্ছে সাইট ডট গুগল ডট কমের পরিবর্তে আপনাকে একটা ওয়েবসাইটের নেম ব্যবহার করতে হবে সেই ওয়েবসাইটটা আপনারা কোথায় পাবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা যদি এই কোর্সটি বাই করেন আমাদের কাছ থেকে নেন তাহলে এই ডোমেনটা বা এই ওয়েবসাইটটা আমরা আপনাদেরকে দিয়ে দেব সেটা আপনাদেরকে এই নিয়ে আর কোনো পেমেন্ট করা লাগবে না কোর্স ফি যেটা তার মাধ্যমে তার মধ্যেই হচ্ছে আপনারা এই A to Z offer dot com এইরকম ওয়েবসাইট প্রত্যেকে আপনাদের আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং এটা আমরা কাস্টম ডোমেন হিসেবে অ্যাড করব আমাদের সাইট ডট গুগল ডট কমে যাতে আমাদের মার্কেটিংটা ভালো হয় তো class number three class number থ্রিতে আছে ইউএসএ ফেসবুক গ্রুপ সার্চ এবং Facebook multiple apps install USA Facebook গ্রুপগুলো কিভাবে সার্চ করবেন সেগুলো কোথায় পাওয়া যাবে কি লিখলে চলে আসবে এই প্রসেসটাই হচ্ছে আমরা আপনাদেরকে তিন নম্বর ক্লাসে দেখাবো এবং মাল্টিপল অ্যাপস ইনস্টল আপনাদের আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেখানে আপনারা চাইলেই বেশ কয়েকটা ফেসবুক আইডি লগ করতে পারেন এখন একটা অ্যাপসের মধ্যে কি ইনস্টল করব না এটা কখনই করব না আমাদের বেশ কয়েকটা মাল অ্যাকাউন্ট ইয়ে লাগবে অ্যাপস লাগবে সেই অ্যাপসগুলোর মধ্যেই হচ্ছে আমরা আমাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করবো সেই অ্যাপসগুলো কোথায় পাবো সেই অ্যাপসগুলো ভাই আমরা এই কোর্সের মধ্যেই রেখেছি আপনারা যদি আমাদের এই কোর্সটা নেন আমাদের এই কোর্সে যদি জয়েন করেন লাইভ ক্লাসে যদি জয়েন করেন তাহলে আমরা এই অ্যাপসগুলো আপনাদেরকে দিয়ে দেব এই জন্য আপনাদেরকে আর কোনো পেমেন্ট করা লাগবে না তাহলে আপনারা কি কি পাচ্ছেন একটা ওয়েবসাইট পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং মাল্টিপল অ্যাপস পাচ্ছেন ফেসবুকের মাল্টিপল অ্যাপস পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং ইউএসএ অ্যাপ অটো অ্যাপ্রুভাল তো গ্রুপ থাকছেই আপনাদের জন্য ইউএসএ অটো অ্যাপ্রুভাল গ্রুপ তো আপনাদের জন্য থাকছেই সেটা তো পাচ্ছিনি প্লাস কিভাবে আরও নতুন নতুন গ্রুপ সার্চ করবেন সেটাও মেথডটা আমরা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব class number four Facebook group post এবং comment marketing Facebook group search হয়ে গেলে সেই গ্রুপগুলোতে আমাদেরকে পোস্ট করতে হবে সেই পোস্টের ইমেজ এবং টাইটেল আমরা আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে কোন পোস্টের জন্য কোন টাইটেল কোন টাইটেলের জন্য কোন ইমেজ এগুলা আমাদের কাছে আছে আপনারা যারা আমাদের এই কোর্সটা বাই করবেন আমাদের যারা আপনার যারা আপনারা আমাদের কাছ থেকে এই কোর্সটা কিনবেন আমরা শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টকে এগুলো দিয়ে দেব অটো অ্যাপ্রুভাল গ্রুপ এবং ফেসবুকের অ্যাপসগুলো এবং হচ্ছে গ্রুপে যে পোস্ট করবে তার টাইটেল এবং ইমেজগুলো এবং কিভাবে কমেন্টিং করবেন কিভাবে কমেন্টে রিপ্লে করলে ট্রাফিক আপনার ওয়েবসাইটে ঢুকতে বাধ্য হবে সেই সমস্ত টাইটেলগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা দিয়ে দিব দিয়ে দিব বলছি এটা আদৌ কি আমাদের কাছে আছে কি নেই সেটা আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখেন যে আমাদের কাছে আদৌ এই সেই ফাইলগুলো আছে কি নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার আমার পিসিতে আসছি এবং আমার একটা ফোল্ডারে ঢুকলাম ফোল্ডারে ঢোকার পরে এখানে দেখেন যে সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিং আচ্ছা একটু সময় দেন আমি খুঁজে বের করি আচ্ছা এই ফোল্ডারে আছে আমার হ্যাঁ এই ফোল্ডারে আছে অল সিপিএস জিপ ফাইল হ্যাঁ এই যে অল সিপিএস জিপ ফাইল দেখতে পাচ্ছেন আপনার ল্যান্ডিং পেজের ইমেজ আছে রিয়েল ইউএসএ গ্রুপ আছে এগুলো আমরা হচ্ছে কি জিপ ফাইল আকারে এখানে রেখেছি আমরা এই সমস্ত ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব যারা আমাদের পেইড স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে এই কোর্সটা কিনবেন আমরা তাদেরকে এই ফাইলগুলো হচ্ছে দিয়ে দিব আচ্ছা তো আপনারা খুব সহজে যখন আপনারা ইমেজ আপনাদের হাতে থাকবে এবং টাইটেলগুলো আপনার হাতে থাকবে খুব সহজে পোস্ট করবেন এবং সেই পোস্টের কমেন্টগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন ঠিক আছে তো class number five class number five হচ্ছে ম্যানেজ মাস্টার কার্ড এবং ডলার ইনভেস্টমেন্ট আপনারা যখন মার্কেটিং করবেন বা অনলাইন সেক্টরে আসবেন তখন অবশ্যই অবশ্যই আপনাদের একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড প্রয়োজন হবে সেই মাস্টার কার্ডটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রত্যেকের হাতে একটা করে মাস্টার কার্ড দিয়ে দেবো ঠিক আছে তবে সেটা ভার্চুয়াল মাস্টার কার্ড ঠিক আছে আচ্ছা এখন কার্ড তো পেলেন এখন এখানে ডলার অ্যানাউন্সমেন্ট করবেন কিভাবে সেই বিষয়টা হচ্ছে আমার এই পাঁচ নম্বর ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেব class number six Q liker set এবং team marketing Q liker set আমরা কেন করব কিউ লাইকার সেট আমরা এই জন্য করব কারণ ভাই মার্কেটারের বইটি কিন্তু মার্কেটার তো আপনার লিঙ্কটা কিন্তু চাইবে আরেক মার্কেটার নষ্ট করে দেওয়ার জন্য আপনার লিঙ্কটা যাতে নষ্ট না হয় সেই জন্য হচ্ছে আপনাদেরকে কিউলাইকার সেট করতে হবে কিউলাইকার সেটা কিভাবে ফ্রিতে ইউজ করবেন সেই পদ্ধতিটা আমরা দেখে দেব এবং কিউলাইকারের মধ্যে আপনি বেশ কয়েকটা লিঙ্ক অ্যাড করে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের দিয়ে বা বন্ধুদের দিয়ে বা পাড়া প্রতিবেশী ভাই ব্রাদারদের দিয়ে হচ্ছে মার্কেটিংটা করাতে পারবেন আর আপনি তখন কিউলাইকারে দেখতে পাবেন যে তার কয়টা ক্লিক আসলো কয়টা লিড আসলো আপনি অবশ্যই সেটা ডিটেক্ট করতে পারবেন এই যে কিউ লেখা যদি আপনার সেট করা থাকে আর এটা নিয়ে আপনারা টিম মার্কেটিংও করতে পারবেন আচ্ছা আর একটা মার্কেটিং হচ্ছে ডিট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ডিট মার্কেটিং রেডডিটটা কি ডিটটা হচ্ছে একটা ইউএসএ সোশ্যাল মিডিয়া সাইট এই ডিটটা ওরা হচ্ছে সব থেকে বেশি ইউজ করে থাকে এবং প্রিন্টারেস্টটাও হচ্ছে ইউএসএ ব্যক্তিরা বেশি ইউজ করে থাকে অতএব আমাদেরকে এই দুইটা সোশ্যাল সাইটেই মার্কেটিং করতে হবে এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে পোস্ট করবেন কিভাবে কমিউনিটিতে যোগ দিবেন সমস্ত কিছু এর সমস্ত কিছু আমরা হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেব এবং এই যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মার্কেটিং করবেন প্রিন্টারেস্টে কী করতে হয় ইমেজ শেয়ার করতে হয় তাহলে ইমেজ শেয়ার করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে ক্যানভা লাগবে এই ক্যানভার পেইড একটা করে অ্যাকাউন্ট আমরা আপনাদেরকে প্রত্যেকে দিয়ে দেব পেইড ক্যানভা আপনারা কিভাবে ফ্রিতে ইউজ করবেন কোথায় পাবেন সেই প্রসেসটাও হচ্ছে আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো সেটা আমাদের ক্লাস নাম্বার এইটে থাকবে আচ্ছা class number nine owner account create এবং সেট আপ এখন আমরা তো মার্কেটিং করতেছি সিপিএ নেটওয়ার্ক সিপিএ ইয়ে প্যানেলগুলোতে আমরা যখন মার্কেটিং করতেছি তখন তো আমাদের ডলার ইনকাম হবে সেই ডলারগুলো আমরা কীভাবে উইড্রো দেবো বিকাশে নগদে না এগুলোতে করে করা যাবে না আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে লাগবে সেটা তার মধ্যে রয়েছে অনার তো এই অনার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব কিভাবে করব এবং কিভাবে সেট আপ করবো সেই সমস্ত কিছু আমরা হচ্ছে ক্লাস নাম্বার নাইনে দেখব তো class number ten class number টেনে হচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে class number ten class number টেনে হচ্ছে আমরা একটা পেইড ক্লাস রেখেছি আপনারা চাইলে ফ্রি মার্কেটিং করতে পারেন আবার চাইলেও পেড মার্কেটিংও করতে পারবেন তো ক্লাস নাম্বার টেনে আমরা শুধুমাত্র একটা পেইড ক্যাম্পেইন এখানে রেখেছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আপনার চাইলে ইউএসএ ট্রাফিককে টার্গেট করে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন আর যদি বলেন না ভাই আমার দরকার নেই আমি ফ্রি মার্কেটিং করব তাহলে আমাদের দেখানো অনুপাতে এই যে তিনটা দেখতে পাচ্ছেন রেডিট পিন্টারেস্ট এবং ফেসবুক এই তিনটাতেই মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা এখন হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন যে কেন আপনারা এই আমাদের এই কোর্সটা করবেন তারপরও আমি আর কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে আমাদের এই কোর্সটিতে আপনারা কি কি পাচ্ছেন তো আপনারা একটা ডোমেইন পাচ্ছেন যেটা আমরা হচ্ছে সাইট ডট গুগলে হচ্ছে কাস্টম ডোমেইন হিসেবে অ্যাড করব এবং আমরা সেটা দিয়ে ফ্রি মার্কেটিং করব ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন হয়ে আচ্ছা একটি ভার্চুয়াল মাস্টার কার্ড পাবেন যার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সহ সব ধরনের অনলাইন পেমেন্ট করতে পারবেন এই সুযোগ সুবিধাটা বাংলাদেশের কোনো এজেন্সি আপনাকে দেবে না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোন এজেন্সিটা আছে আপনাদেরকে একটা করে ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়েছে এবং সেটার মাধ্যমে আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইন করিয়ে দেখিয়েছি একমাত্র আমরা ডেলি ইনকাম বিটি একমাত্র আমরাই আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি আচ্ছা একটি প্লাটিনাম ল্যান্ডিং পেজ যার মাধ্যমে আপনি অ্যাড কম্বো প্রোডাক্ট লিঙ্ক নিয়ে ফেসবুক ফ্রি মার্কেটিং সহ অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন বুঝতে পারছেন কি অপরচুনিটিটা দিচ্ছি আমরা ডেলি লাইভ ইনকাম বিটি আপনাদেরকে কি দিচ্ছে ডেইলি ইনকাম ভিডিও আপনাদেরকে কি দিচ্ছে আপনারা বুঝতে পারছেন একটি প্লাটিনাম ল্যান্ডিং পেজ অর্থাৎ overseas dot com slash Walmart এই যে একটা পারমালিঙ্ক এই পারমালিঙ্কের মধ্যে আপনারা যে আপনারা তো নতুন আপনারা পারবেন না এই কাজটা হচ্ছে আমাদের আমরা আপনাদেরকে করে দেব আপনার প্রত্যেকের একটা করে ইন্ডিভিজুয়াল ইয়ে থাকবে প্লাটিনাম ল্যান্ডিং পেজ থাকবে যার মাধ্যমে একটা ইমেজ থাকবে কলটি অ্যাকশন বাটন থাকবে কিছু তথ্য থাকবে তারপর আপনার প্রোডাক্টের লিঙ্কটা সেখানে অ্যাড করা থাকবে আপনারা ওই লিঙ্কটা মার্কেটিং করে ওই প্লাটিনাম ল্যান্ডিং পেজের লিঙ্কটা মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারবেন এবং সেটা ফ্রিতে এবং পেড দুই উপায়ে দুই দুইভাবেই করতে পারবেন আচ্ছা আপনি চাইলে আমাদের সাথে গ্রুপ মেম্বার হিসেবেও কাজ করতে পারেন এইটা হচ্ছে ডেলি ইনকাম বিডির একটা বড় অপরচুনিটি আপনি কাজ শিখলেন কাজ শিখে আপনারা যখন গ্রুপ থেকে ছত্রভঙ্গ হয়ে পড়েন তখন কিন্তু আপনারা নিয়ে টিকে থাকতে পারেন না অনলাইনে টিকে থাকতে গেলে কমিউনিটির সাথে আপনাদেরকে অবশ্যই যুক্ত হয়ে থাকতে হবে অবশ্যই যুক্ত হয়ে থাকতে হবে কেননা আপনারা যখন ক্লাস করছেন তখন তো ভালোই বুঝতেছেন কিন্তু যখন ক্লাসটা হয়ে গেল ক্লাস শেষ তখন হচ্ছে মেইন কাজ আপনি যখন মানে যখন কাজটা করতে যাবেন তখন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তখন যদি আপনি কোনো কমিউনিটির সাথে যুক্ত হয়ে না থাকতে পারেন তখন আপনার এই কাজগুলো তখন বিরক্তি লাগবে একসময় আপনি এটা ছেড়ে দিতে বাধ্য হবেন তাহলে এখানে কি হচ্ছে আপনারা যারা আমাদের এই কোর্সটা করতেছেন ভালো ভালোই মানে ক্লাসগুলো করে তারপরে চাইলে আমাদের সাথেই যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনারা দৈনিক চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এখন আপনাদের তো আর কি বলবো আমি সব কিছু বলা শেষ আপনারা এখন সিদ্ধান্ত নিন আপনারা কি করবেন ডেলি ইনকাম বিটির সাথে থাকবেন নাকি থাকবেন না এটা আপনাদের একান্ত মতামত হ্যাঁ তবে আপনারা যারা আমাদের সাথে থাকতে চান এবং আমাদের এই কোর্সটি করতে চান আমাদের যোগাযোগ নাম্বার নিচে দেওয়া আছে আপনারা আমাদের যোগাযোগ নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন zero one seven four zero one five seven seven nine zero five এই নাম্বার থেকেও হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং zero zero one seven double five two six nine two nine seven এই নাম্বারও যোগাযোগ করতে পারেন এবং কোর্সের ডিটেলস এবং এখানে কি কি পাচ্ছেন এখন পর্যন্ত যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনার তাহলে আপনি দুই নম্বরে যে কোনো এক নম্বরে কল করে ডিরেক্ট কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে চাইলে মেসেজ করতে পারবেন তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে কেন আপনারা ডেলি ইনকাম বিডির সাথে থাকবেন ডেলি ইনকাম বিডি আপনাকে কি দিচ্ছে কেন ডেলি ইনকাম বিডি অন্যদের থেকে সেরা এটা আপনি বুঝতে দিতে পারছেন এ নিয়ে আমার আর বলার কিছু নাই যা বলার আমি বলে দিয়েছি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন তবে আমি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে দিয়ে বলতে পারি যদি আপনারা ডেল ইনকাম বিডির এই কোর্সটি কিনেন তাহলে আপনাদের আর সিপি মার্কেটিং সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ আপনাদেরকে আর কোথাও কোর্স করতে হবে না এটাই হবে আপনার সিপি মার্কেটিংয়ের লাস্ট কোর্স আপনারা কি করেন এখানে যান একটু ওখানে যান একটু ওই এজেন্সিতে যান ওই এজেন্সিতে যান এ কী দিচ্ছি ও কী শেখাচ্ছি এই যে বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরতে ঘুরতে অনেক সময় চলে যায় এবং অনেক টাকা অপচয় হয় কিন্তু আমি বলছি আপনারা শুধু ডেলি ইনকাম বিডির সাথে থাকুন ডেলি ইনকাম বিডির এই একটি একটি মাত্র কোর্স করুন তাহলেই আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন এবং এই কোর্সটি হবে আপনাদের জীবনের last course CP marketing related বুঝতে পারছেন তো ঠিক আছে ধন্যবাদ অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদেই আমি যে লাইভ আমাদের লাইভ কোর্সে আপনারা জয়েন করবেন আমাদের সাথে থাকবেন লাইভ রিকোভারিটির সাথে থাকবেন ডেল বিডির সাথে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে গুড বাই